This Super Mario lookalike is not a cosplayer. Super Mario lookalike. আলিমও মুফতিও أعوذ بالله من الشيطان الرجيم بسم Oh. الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. It's your boy KGP back with another video and আজকে আমরা কিছু ফেক ইমাম মাহাদিদের অ্যাক্টিভিটিগুলো দেখব ইমাম মাহাদি আসার বা আগমন এই ব্যাপারটা কিন্তু কিয়ামতের বড় একটা লক্ষণ যেটা আমি আপনি মুসলিম হিসেবে সবাই জানি এবং ফুললি বিলিভ করি কিন্তু সময়ের সাথে অনেকেই আছেন যারা নিজেদেরকে আর কি ইমাম মাহাদি বলে দাবি করে ফেলছেন তাদের অ্যাক্টিভিটিগুলো স্পট করা প্রয়োজন এবং এটাও জানা প্রয়োজন যে কিভাবে তারা নিজেদেরকে এইভাবে ক্লেম করে আসতেছেন এতদিন ধরে ভিডিওটা আমি রিকোয়েস্ট করবো কিন্তু শেষ পর্যন্ত দেখবেন যাতে আপনার প্রত্যেকটা মানুষের এই অ্যাক্টিভিটিগুলো আইডেন্টিফাই করতে পারেন যাতে ভবিষ্যতে আপনারাও ফেক ইমাম মাহাত যদি আসতে যায় তাকে যেন আমরা সহজে ডিটেক্ট করতে পারি সো চলেন দেরি না করে রিয়াকশন ভিডিওটা শুরু করে দিই five four three two one let's start Since the early years of Islam, Muslims have had a fascination with the awaited Mahdi. The Mahdi mm. is a man who was prophesied to emerge at the end of times, a man that will spread justice to replace the tyranny that was spread across the land. Strangely enough, as many have grown weary from waiting in this world of injustice, a select few have attempted to take over his place as the awaited Mahdi. In this Okay, I think these are the five people we are gonna be having a view of যারা বিভিন্ন সময় নিজেদেরকে ইমাম মাহদি বলে দাবি করছেন অলরেডি একটা মানে বেশ মজার ফিলিং পাচ্ছি মাঝখানের ওনাকে নিয়ে আমি জানি না কেন like I think you guys are also having the same feeling right now so let's let's continue কি হচ্ছে video, we would like to introduce to you five of them who have attempted to share their so called guidance with the world, and utterly failed in their quest to attain power, riches, and popularity. The following Okay, are number the fabulous five. five fake four Mahdis. Three two one Our first Mahdi, perhaps the most infamous in the bunch, will forever be known as the Peace TV guy. peace TV guy এটা অনেকে লাইভ দেখছেন মনে হয় তখন মানে আমার জন্ম হয় না এমন শিওর মানে এটা অনেক আগের মানে লেটস uh, হোপ মানে সবকিছু দেখে মনে হচ্ছে no real introduction is needed this clip speaks for itself আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া ওয়া বারাকাতু sir I want to reveal you some truth for which Allah has sent me because the topic was going about Hazrat Isa and everybody knows that Hazrat Isa salam is going to come back. I myself want to reveal something that I myself is Imam Mahdi, and I am giving you the good news of the arrival of the Jesus Christ. Peace upon him. You are the Mahdi? I am uh, just okay আমাদের শায়েক অলরেডি হেসে দিয়েছেন আছে মানে একজন ফেক ডিটেক্ট হওয়ার পর মানে ধরা পড়ে যাওয়ার পর কি কি হয় দেখ don't laugh at me because I am the Allah's message I which I have taken and Allah has told me that you to have to go ওরে আল্লাহ because this is the high time. This is the high time. We are not doing I, I, what I, we are ordered to. I have, have a question, question for you, if you don't mind. Okay. okay. Imam Mahdi is yeah. going to speak Arabic, as you know. Oh! Oh! হ্যাঁ। this is not enough as to just faces there is no need for more <laughs> আপনারা বুঝতে পারতেছেন মানে এমন একটা এম্বারেসিং সিচুয়েশন পড়ে গেছেন মানে অ্যারাবিক বলতে বলছেন সুরা ফাতিহা পড়া শুরু করেছে উত্তরও অ্যারাবিকে দিতে পারতেছেন না so it's very very very serious thing এটা নোট করে রাখবেন সবাই যিনি ইমাম আদি হবেন তিনি অ্যারাবিককে বলবেন অবশ্যই মানে আপনার কথার রিপ্লাইটাও অ্যারাবিকে ওনার ওই হিসেবে করা উচিত that's one of the sheikh এটা বুঝাইলেন ভিডিওতে এবং উনি সাথে সাথে ধরা পড়ে গেলেন mind you can have I, I would like to tell you uh, জুতা খুলে ছিল আমার This Super Mario lookalike is not a cosplay. Super Mario lookalike player. He Super Mario lookalike. Super Mario. Look he is Muannas Yunus from Egypt. This Mahdi is the only Mahdi to be invited on a TV show. Okay. Let's just say that things didn't go as well as he thought it would. انت سبب اللي حصل التغيير اللي بيحصل لاني انا متواصل مع الماسونيه العالميه منذ 2007 وانا صاحب مشروع الشرق الاوسط ايه الكبير ولكن قلت وإحنا- لهم انه الشرق الاقصى الكبير وليس آه. آه. الاوسط ولكن في النهايه الذين والماسونية كانوا على المسؤولة عن مدار تغيير العالم. عشرات السنين اديني فرصه عشان اشرح لك اتفضل. عشان انا بنسى উনি উনি আরবিকে বলছেন so things are pretty legit so far মানুষ একটু ভয়ও পাচ্ছে বাট সুপার ম্যারিও কি বলে طب معلش. দেখা যাক। واديني فرصه عشان اشرح لك بقى لان واخد بالك كله العمليه مش كلها كده يلا فهي القضيه القضيه كلها تكمن أيوة. في ارض بكه أوه. بكه بكه آه. اللي, اللي هي مكه فين بقى <laughs> وش بكه بكه هي منطقه الاهرامات الثلاثه الاهرامات وهي التي فيها اسرار الكون باسرها تمام وما زالت لم تخرج بعد ولكن الماسونيه اطلعتهم بهذا انت بتشاور عليا انا انا ماسونيه اللي هي ثواني معلش في سوره الكهف <laughs> آه. تحدث حبيبنا ومولانا الاعظم ربنا اوكي وقال لنا انهم قالوا ثلاثه وقالوا رابعهم كلبهم وقالوا اربعه وقالوا اكثر من ذلك فيما معناه اه لا الايه نفسها الايه نفسها انا اتحدث عن القران بالفهم والاستنباط لو سمحت لا اتحدث عن لو سمحت لو سمحت او ايات استاذ مؤنس انا بطلب ان حضرتك تقولي الايه نفسها ওকে ওনাকে কিন্তু এবার ডাইরেক্ট ধরেছে উনি এতক্ষণ নিজের মন গড়া অনেক কথা বললেন things got serious and finally লিখছে Yunus to provide me with the exact verse মানে মিস্টার ইউনুসকে জিজ্ঞেস করা হচ্ছে একদম এক্স্যাক্ট সেই ভার্সটা বলার জন্য দেখা যাক সে পারে কিনা بعد اذنك طب انا عايزك تقول لي الايه انا نفسها لا احفظ القران بل نسيته عامدا متعمدا حتى উনি কোরআন পড়া ভুলে গেছেন উনি নিজেকে ইমাম মাদি বলে দাবি করতেছেন আর দ্য সেম টাইম উনি মেশনের মেম্বার দাবি করতেছেন এবং বলছেন উনি মানে উনি যৌক্তিক কারণবশত ভুলে গেছেন নিজের ইচ্ছায় ভুলে গেছেন উনি নিজের মতামত প্রকাশ করার জন্য ইংলিশে নিজের মতামত প্রকাশ করার জন্য বোঝানোর জন্য উনি আগের পারপাসটা মানে কোরআন যে মেমোরাইজ করা হচ্ছে সেই পার্টটা উনি ভুলে গেছেন মানে اعرف ان استنبطه واعرف ان اوصل لك ما فهمته من الايه الله عليك المنتظر قلت لك انا احد المهتد المهتدين انا بتكلم عن أيوة. المهد المنتظر قال ربما اكون هو ولا اعلم I might be him without knowing. Super money আঙ্কেলের জন্য একটা লাইক হয়ে যাবে গাইজ সুপার মানি আঙ্কেলের জন্য একটা লাইক হয়ে যাবে ওকে Our third Mahdi hails from India. Little is known Okay. about this man, though it appears as though he sees himself as the Mahdi and as the second coming of Jesus alayhi salam as well. He has set up his own YouTube channel, and his content is special. घबराने की जरूरत नहीं मैं सच्चा मेहदी सलाम आ चुका हूँ और इस वक्त हैदराबाद शहर में हूँ आलिमों <laughs> मुफ्तियों ऐ ब्राह्मणों शिव भगवान के दर्शन कर लो मैं ऐसा ही हूँ हाँ ओरिजिनल কি কি অবস্থা মানে সে মুফতি আলম স্কলারদের বলছে ওনার দর্শন করতে আই হোপ মানে দর্শন বোঝাতে আর কি ওনার সাথে দেখা করতে বলার কথা বলা হয়েছে don't take it otherwise guys دو گواهی کہ میں اللہ کا رسول عیسیٰ مسیح مہدی علیہ السلام ہوں اور دعب دعوت الارض ہوں اور مسیح دجال مرزا غلام احمد قادیانی جماعت احمدیہ ہے بسم اللہ että moi remne Allah. Ha ha ha. পিকক রিপ্লাই দিচ্ছে ময়ূর রিপ্লাই দিচ্ছে ওনাকে आपने देखा कि ईस्ट की तरफ मुंह करके एग्जैक्ट बिल्कुल ईस्ट की तरफ देखिए सूरज अपोजिट में है देखिए आप ऐसे না দেখলাম ईस्ट की तरफ मुंह करके वो गवाही दे रहा है सात अक्टूबर 2015 है चाश का वक्त शुरू हुआ है और वो देखिए आप ये दावतुल अर्ज यही है अल्लाह ताला खुद चाहते थे कि दावतुल अर्ज को एक राज बना के रखें दुनिया से और वक्त के ऊपर जाहिर हो एक तो बारह सौ नव्वद निशान मुझ पर फिट होते हैं कि मैं ऐसा मसीह महदी सलाम हूं उसके बाद ये गवाही आती है दावतुल अर्ज की ফেক যারা আছে তারা মোস্টলি মানে তাদের মানে নিজের একটা দুনিয়ায় নিজের একটা মাথার ভিতরে একটা দুনিয়া ক্রিয়েট করে ওটাতে হারায় থাকে এই জন্য সব আবল তাবল কথা বলে আম নট গোনা জাজ দ্যাম মানে মেয়ে আল্লাহ গিভ দেম দ্য হিদায়া এবং তারা তাদের এই কর্মকাণ্ডের জন্য মাফ চাক ফিরে আসুক Finally, our favorite Mahdi. Very little is known Favorite about Mahdi. him, apart from a very short clip of him carrying a rifle in an Iraqi civil war clip. His allegiances are unknown, however, it seems as though he has decided to stop living as a follower and to claim his rightful place. انت المهدي يعني الامام اللهم صل على محمد وال محمد يعني انت الامام المهدي نعم ابوك منو ابوك منو ما اعرفه خوش امك مني والله ما اعرف خوش اخوك منو والله ما اعرف جدك منو والله ما اعرف زين وين ساكن ها وين ساكن وين بيتك وين والله ما ابوي تعال تعال تلبس خوش تعال لا لا انت مو المهدي اي افتح الكلبشه انت افتح شلون افتحها انت مو تقول انا المهدي واحد اطلب الدنيا تقلبها ولك واحد اطلب الدنيا صحيح. لك تقلبها زين الايه نزل عليك هسه ايه نزل عليك اي شنو هو شلون قال راح اطلبها راح ينزل لي لا هذا يعني আল্লাহ সো আলহামদুলিল্লাহ আমার মনে হয় আপনাদের সবার কাছে ইমাম মাহাদির ব্যাপারটা একটু হইলেও পরিষ্কার হয়েছে মানে আই ক্যান অলরেডি ফিল যে এই পাঁচজন ফেক মাহাদির অ্যাক্টিভিটি এবং আচার ব্যবহার দেখে অনেকেই রিলেট করতে পারতেছেন এখন আপনারা অনেকেই বলতে পারেন ভাই বাংলাদেশে এরকম অনেক ফেক মাহাদি আছে তাদের ভিডিওটা নিয়েও তো একটা এক্সপোজাল ভিডিও বানাইতে পারেন তো সেটা আমি আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি আমাদের যে ফেসবুক গ্রুপ আছে কিঙ্গুপালি ফ্যামিলি ওয়ার্ল্ড ওয়াইড সেখানে আপনারা এই ভিডিওগুলো যে রিয়াকশন দেওয়া যেতে পারে সেগুলো কাইন্ডলি পোস্ট করে দেবেন আমরা ওখান থেকে রিয়েশন ভিডিও ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব বাট আমি সবাইকে বলবো সবাইকে রিকোয়েস্ট করবো কমেন্ট সেকশনে জানিয়ে যেতে কোন ফেক মাহাদিকে আপনার মানে দেখার সাথে সাথে সুপার ফেক মনে হয়েছে আমার কাছে তিন নম্বর যে ছিল মানে তার অ্যাক্টিভিটি অতিরিক্ত হাস্যকর লাগছে মারিওর যে দাদু ছিল সুপার মারিও দাদু ওনার মানে মানে way of talking and everything explanation খুব ইউনিক লাগছে but still fake is fake এবং নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আবার সরাসরি দেখা হবে টিলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদেরকে ফেক মাহাদি থেকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ নেক্সট এপিসোডে আবার দেখা হচ্ছে আজকের জন্য সবার পক্ষ থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ